হ্যাঁ, তোমাকে তো চেনা চেনা লাগতেছে তুমি সেই ছেলে না ওই যে দু আগে দেখলাম তিন দিন আগে যে তোমার বন্ধু আর তুমি মিলে বসে বসে কথা বলতেছিলে তারপরে যে কি সিগারেট বিড়ি পান করতেছিলে হুজুর এই কথাটা বলে আমাকে আর লজ্জা দেখো বোন তুমি যেটা ভাবতেছো আসলে এটা ঠিক না আমি তোমার বোন হতে চাই না আমি তোমাকে ভালোবাসতে চাই ও না আমার মনে হয় খুব ভালো বন্ধু ছিল বুঝছো একসাথে তোমাকে তো চেনা চেনা লাগতেছে জি হুজুর আমি আপনার কথাগুলো আলহামদুলিল্লাহ নিজেকে শুধরে নিয়েছে তুমি বুঝতে পেরেছো আমার কথাগুলো এখন কি তুমি রোজা রাখতেছো জি হুজুর আমি ওই দিনের পর থেকে রোজা বাকি রোজাগুলো রাখতেছি এবং আজকেও আছি এবং বাকি রোজাগুলো রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ মানে নিয়েছো জি জন্য কাছে জি ঠিক কথাই বলছিলেন যে আসলে আমাদের দিন দুনিয়া কয়দিনের দুই দিনের দুনিয়ায় আমরা আসলে যেটা করতেছি সেটা আমাদের উচিত না তো এই জন্য আর কি আমি নিজেকে চেঞ্জ করে নিতে নামাজও পড়ি এবং ভবিষ্যতেও পড়ি বুঝলো কলেজের কোলে কোলে দাঁড়িয়ে তুমি আমার পোহর কথা বলতে এই বিড়ি বিড়ি আছে হ্যাঁ বিড়ি আছে কি আরে সিগারেট টিগারেট আছে বুঝি না আর আরে খোল না সিগারেট বের কর ও সিগারেট বলবি তো কলেজের কোলে দাঁড়িয়ে তুমি আমার পোহর কত গুনতে নীলায় আকাশ হতো মনটা তোমার যদি আমি আসবো না শুনতে চোখের পানি হ্যাঁ বেটা হ্যাঁ একটা একটা একটা করে ধরো চোখের পানি আর কপালের খাম মিলে মিশে হতো একাকার নীল উত্তর পেতে হলে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ, ভালো কি ব্যাপার তোমরা এখানে করতেছো রোজা এগুলো তো ঠিক না আমরা তো রোজা নাই রোজা আছে নাই রোজা নাই রোজা থাকবা আরে হুজুর হুজুর আমরা তো রোজা থাকি না আমাদের কি অভাব আছে আমরা রোজা থাকবো সারাদিন আগে কি থাকা যায় ও খুবই খারাপ কথা এটা মানুষ কি অভাব রোডের জন্য রোজা থাকে আল্লাহর ইবাদত বন্দী করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য মানুষ রোজা থাকে রোজা থাকবো আমাদের কি এখন রোজা থাকার বয়স হয়েছে যে আমরা রোজা থাকবো ঠিক না ঠিক না রোজা রমজানের দিন রোজা রাখতে হয় আল্লাহর ইবাদত বন্দী করতে হয় তাহলে তো পরকালে তোমরা আল্লাহর কাছে কৈফত দিতে পারবা না হুজুর কিয়ামত অনেক দূর কিয়ামতের কথা কথা কইেন না তো দেখো রোজা এগুলি বয়সের ব্যাপার না আমাদের এখন বয়স হয়ে গেছে আমরাটা রোজা পাত দিতে পারি তারপরে কিন্তু আমরা রোজা রাখতেছি হুজুর শোনেন এখন বিষয়টা হচ্ছে আমরা সারাদিন না খেয়ে থাকতে পারি এখনো ছোট মানুষ আর আপনাদের মতো যখন বয়স হবে বয়স হবে তখন আমরাও রোজা থাকবে তোমাদের এখন ইয়াং বয়স তোমরা রোজা রাখবা তোমরা বেশি বেশি আল্লাহর তুমি কি করবা নামাজ পড়বা তো আপনি কোথায় যাচ্ছেন যান সেখানে যান আমি তো এখন নামাজের সময় হয়ে গেছে তোমরাও চলো আমার সাথে নামাজে চলো হুজুর আমরা নামাজ পড়ব না আমরা না সকালে কোনো গোসল করি আপনি যান মনে করো যে আমাকে এখন আল্লাহ পাঠাইছি আমি নামাজ পড়তে যেতেছি আমার সামনে আমার যাকেই পাবো আমি তাকে নামাজের জন্য তাকে নিয়ে যাবো এই রোজার মাসে কোনো জায়গায় বসে দেখেন ঠিক আসো যাবো না আরে বন্ধু কথাই কি ঠিক কথা তুই তো দেখি রমজান মাসে দেখ সবাই দেখ সবাই রোজা থাকে আমরা কেউ দেখছি তারপরে দেখ সবাই রোজা থাকে নামাজ পড়ে কত সুন্দর মাদ্রাসায় যায় যায় কোরআন শেখে তুই আর ঠিক আছে আরে বন্ধু বন্ধু বন্ধু আসলে ঠিক কথাই বলে গেছে যে রমজান মাস পুণ্যের মাস আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমি বাকি বিশটা রোজা আল্লাহ থাকবো দশটা রোজা প্রতিদিন সেরি করে বাসাতে চলে আসি আরে বন্ধুদের পাল্লায় ঘুরে একটা রোজা থাকতে পারলাম না এভাবে দেখতে দেখতে দশটা চলে গেল আমি যখন মরে যাই রোজা তো ঠিকই বলছে আমি যখন মরে গেলে তো আমি আর রোজা থাকতে পারবো আমাদের তো উপরে কেউ আছে ঠিক আছে আমি আজকে থেকে বাকি রোজাগুলো থাকবো আর দেখি এখনই গিয়ে নামাজটা পড়ব প্রেম সাইরা দিছি সাইরা দিছি সবই গাজার নেশায় পইরাই আমি দেখি রে তোর ছবি আর হ্যাঁ, আর ভালো লাগতেছে না বন্ধু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছো বন্ধু কি কি দেখো কি রে বন্ধু নাকি কি দেখো তুই তো চিনাই বন্ধু তুই কই গেছিলি তুমি কইরা আর বাবা তুমি করছো আজ কি করো নামাজে গেছিলাম কি নামাজে তুই নামাজে গেছিলি ও বস কি বন্ধু এত বিষয় হয় না আমার তো তো আমি চিনতেই পারিনি প্রথমে তুই পাঁচ পড়ছ কি পড়ছ এমন ধরা গেলি নাকি হরে হ্যাঁ বন্ধু আগের দিন ওই হুজুরের কথা শুনে আমি অনেক ভাবছি বুঝলে যে আসলে আমরা যেটা করছি এটা উচিত রমজান মাস আল্লাহর করার মাস সারা জীবনে তো অন্যায় করলাম পাপ করলাম সবাই একদিন হবে এই কারণে ভাবলাম যে আমি রাখছি আছে স্বপ্ন থাকার চেষ্টা বন্ধু তুই আল্লাহ কথা চলে আয় বুঝছিস আর নামাজ রোজা কর রাখ তোর নামাজ রোজা মানে আমরা কিন্তু এই পৃথিবীতে চিরদিন থাকবো না আমাদের কিন্তু সবার একদিন মরণ হবে আল্লাহ আমাদের পাঠাইছে দুনিয়াতে তার ইবাদত করার জন্য আর জীবিকা অর্জনের জন্য কাজ করার জন্য তো বুঝতে পারছি মানে বেশি কথা বলতেছি শোন আমাদের কিসের অভাব কিসের অভাব আমাদের যে আমরা রোজা থাকবো দেখো ভূত আছে স্মার্টফোন কিনে যে কি কিনছি গান শুনতেছি কত আনন্দে আছি তোর বেশি আনন্দ একটা বার ভাব যে এগুলো দিচ্ছে কে এগুলো দিচ্ছে আল্লাহ দিচ্ছে না আল্লাহ যদি তোর তফিক দান না করতো তাহলে তুই ইনকামও করতে পারতিস না বন্ধু তুই নামাজ পড়তেছস ভালো করছস তুই নামাজ পড়গা তোর আমি এই বয়ানটা বন্ধু বুঝলি না সময় থাকতে সময় থাকতে কেউ বুঝে না যখন অসময় হয়ে যায় তখন সবাই বুঝে সেই সময়টা কাজে লাগানো আর যায় না তো এমন একদিন আসবে যেদিন তুইও বুঝবি কিন্তু সময় আর পাবি না হে আল্লাহ ওকে হৃদয়ত করো আল্লাহ ওকে হৃদয়ত করো আমার মতন ওকে হৃদয়ত দেওয়া বন্ধু তোর তো বাপ দিয়ে তো ইমানদার হয়েছে কেমন ইমানদার হয়েছে পরীক্ষা করে দেখতে হইবে তার আমি আমার বন্ধুর ফোন দিই ও তো আবার মিডিয়াতে কাজ করে হক দিয়ে এই কাজটা হইব হ্যালো হ্যাঁ বল কই কই তুই আমি তো তোর বাসার বাইরেই আছি তুই একটু তাহলে বের হ আচ্ছা ঠিক আছে তুই ওয়েট কর আমি এখনই আসছি আচ্ছা ঠিক আছে আমি তাহলে আইতাছি কখন যাইবো হ্যাঁ দোস্ত বল আচ্ছা তুই হ্যাঁ বল আমার বন্ধু আছে একটা বুঝছো হ্যাঁ ও না অনেক ইমানদার হয়ে গেছে নামাজ পড়ে রোজা রাখে বুঝছো আমারে মানে কত কিছু কইতাছে ইমানদার হওয়ার কথা বলতেছে বুঝছো শোন ও ভাব ধরছে নাকি সত্যি সত্যি ইমানদার হয়েছে এটা তুই তোর জানতে হবে পারবি তো তোর অবশ্যই পারবো তুই আমার উপরে ভরসা রাখ আর ওর সাথে আমার পরিচয় করাই দে কবে আসবি সেটা বল আজকে আসবো এখনই আমি ওরে এখনই আমি দাওয়াত করছি তুই আমার বাসায় যা আমি ওরে নিয়ে আসি আচ্ছা, ঠিক আছে তুই ওকে নিয়ে আমি তোর বাসায় এখন আচ্ছা তুই যা তাহলে যা বন্ধুরে তো খুঁজলাম অনেক পাইলাম না একটা ফোন দিবস ওরই ভালো হ্যালো হ্যাঁ বন্ধু বল বন্ধু একটা তো ভুল করে ফেলেছি বন্ধু তখন না তোর সাথে আমার ওই ব্যবহারটা করা ভালো বন্ধু শোন আজকে তুই আমার বাসায় ইফতার করবি আর সন্ধ্যার থেকে আমি তোর সাথে আবার নামাজে যাবো বুঝছো আর এই যে বাকি যে রোজাগুলো আছে না তোর সাথে রোজাগুলো মনে হয় সব রোজাই থাকবো আমি তো বাইরে ইফতারি করি না বাসায় ইফতারি না করলে দেখ আমি তো তোর বন্ধু নাকি আমি তো তোর বন্ধু তুই আমার কথাটা রাখবি না অবশ্যই তোর আসতেই হইবে আচ্ছা ঠিক আছে বন্ধু আমি আসতেছি তাহলে এখনই আদান দিব তো একটু পরে আচ্ছা ঠিক আছে তুই কই আছস আমি এই যে বাসায় মানে আছি বাগানে আছি বাসায় ঢুকতে আছি আচ্ছা ঠিক আছে তুই থাক আমি আসতেছি আচ্ছা সরাসরি বাসা থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে হ্যাঁ, হ্যাঁ। চল ভিতরে চল চল চল বলো চল আমি Thank you. is বন্ধু একে একে হ্যাঁ? এ এ হলো আমার আর বন্ধু তোর সাথে পরিচয় করে দিই শোন বন্ধু একটা ছেলে কোনোদিন একটা মেয়ে বন্ধু হতে পারে না তো আমি এখানে থাকলাম চলে যাচ্ছি কি বলছিস বন্ধু কি কি ভাই আপনি সরে আসছেন কেন দেখো আমি না তোমার অনেক কথা শুনছি আলিমের মুখ থেকে তোমাকে আমার খুব ভালো লাগে আমি তোমাকে ভালোবাসতে চাই দেখো বোন তুমি যেটা ভাবতেছো আসলে এটা ঠিক না আমি তোমাকে ভালোবাসতে পারবো না আমি তোমাকে বোন হিসেবে ভালোবাসতে পারবো আমি আসলে আমি <laughs> তোমাকে অন্য কোনো চোখে দেখতে পারবো না আমি তোমার বোন হতে চাই না আমি তোমাকে ভালোবাসতে চাই বোধের চেষ্টা করো আমার দুইটা কথা শুনবে আমি আগে অনেক খারাপ ছিলাম তো হুজুরের কথায় আমার মন মাইন্ড সব কিছু চেঞ্জ হয়ে গেছে আমি আল্লাহর পথে চলে আসছে আল্লাহ রসুলের পথে আল্লাহ দিনের পথে আমি রোজা আছি তোমার কাছে অনুরোধ করতেছি আমার রোজাটা ভঙ্গ করার চেষ্টা করো না আর তোমারও তো বাড়িতে বাপ ভাই আছে তাদের কথা চিন্তা করে আর একটা রোজাদার ব্যক্তি হিসাবে আমাকে দেখো এভাবে তো করো না তোমার কাছে অনুরোধ করতেছি যাই হোক ভাইয়া আমারও ভুল হয়ে গেছে আমি তো ভাবছিলাম যে আপনি সত্যি আমাদের সাথে করতেছেন যাই হোক আলিমার আমি মিলে আপনাকে মানে বিব্রত করতে চেয়েছিলাম আবারও খারাপ পথে টেনে নিয়ে আসতে চেয়েছিলাম যাই হোক আমার পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি আমাকে সত্যি ভাইয়া ক্ষমা করে দিবেন আর আমিও চাচ্ছি দিনের পথে আসতে আপনি আমার জন্য এই দোয়া করবেন আর আমাকে যেন আল্লাহ হেদায়ত দান করেন এই দোয়াই করবেন আমার জন্য আপনি আজ থেকে আমার বড় ভাইয়ের সমতুল্য অ্যান্ড আমি আপনাকে বড় ভাইয়ের চোখে দেখবো শ্রদ্ধা করব আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম